সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করছেন সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সরকারকে খোলা মন নিয়ে আলোচনায় বসার আহ্বান বিএনপির পরিবেশ অনুকূলে থাকলে বর্তমান সিইসির অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন এরশাদ খেলাফত মজলিসের সাথে নির্বাচনী সমঝোতা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হলেন বিএনপির আরিফুল হক চৌধুরী এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক সপ্তাহ বাড়ল আরও তিন দিন জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরো শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ যোগাযোগ করলে সারা দেবে বিএনপি এমন পূর্ব শর্ত দিয়ে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি হুঁশিয়ার করে দেন সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করছেন সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত রাজধানীর এয়ারপোর্ট রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন তিনি বিএনপি মহাসচিবের সাথে একাধিকবার যোগাযোগ করেছেন সরাসরি এবং টেলিফোনে কথা হলেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো ফোন পাননি বলে জানান তিনি উনি তো কোনো ফোন করেননি আমি তো অনেকবার আমি কল করলে তিনি কল দেবেন এ শর্ত দিয়ে তো যোগাযোগ হবে এখানে কোনো শর্ত পূর্ব শর্ত থাকতে পারে যোগাযোগ স্বতঃস্ফূর্ত ব্যাপার আগে তার প্রয়োজন হলে তিনি ফোন অসুবিধে কি বিএনপি ফোন দিলে কি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা আছে কিনা তিনি ফোন দিয়ে কি বলবেন আমি কেমনি জানি অন্যদিকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের জানান সরকারের বিরুদ্ধে একটি মহল দেশে বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা জানি নদীর পারে তখন কার সঙ্গে বৈঠক করছে আমরা জানি ব্যাংককে কারা কাদের সাথে বৈঠক করছে আমরা জানি দুবাইতে বসে তারা কোন গডফাদারদের সাথে বৈঠক করছে বাংলাদেশেও রাতের অন্ধকারে কোথা কোন বৈঠক হচ্ছে সব আমাদের নলেজে আছে আরো খোঁজখবর নিচ্ছি সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সরকার বিরোধীদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলের নেতা কর্মী ও মন্ত্রীদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা ঢাকা সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে সরকারকে খোলা মন নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই আহ্বান জানান জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কিছু দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন শূন্য টেবিলে কোনো আলোচনা হয় না রিপোর্ট করছেন মইনুল আহসান আগামী জাতীয় নির্বাচন কোন সরকার পদ্ধতির অধীনে হবে তা নিয়ে ঐক্যমতে আসতে দীর্ঘদিন থেকেই আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে আবারও সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে সেই দাবিগুলোকে তো বিবেচনা করতেই হয় আর এমনি শূন্য হাতে শূন্য টেবিলে তো আলোচনা হয় না আলোচনার মধ্যে দিয়ে তারপরে একটা জায়গা আসবে যে আমরা কোন জায়গায় এসে দাঁড়াবো সবাই মিলে একবার স্বচ্ছ মন নিয়ে আলোচনার জন্য আসুন আমার মনে হয় যে একটা অবাধ সুস্থ অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন মানে সেই সাথে কারাবন্দি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সহ বেশ কিছু দাবির কথাও জানান তিনি তাকে আটকে রেখে আপনারা জোর করে কোনো কিছু করতে যাবেন নির্বাচন করতে যাবেন সেটি হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনাদের নির্বাচন দিতে হবে পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে করতে হবে এই জন্যই যে প্রধান নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা তার মানে নির্বাচন নিয়ে তার সততা তিনি খুইয়ে ফেলেছেন রুহুল কবির রিজভি অভিযোগ করেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে মনুর হাসান এটিএন বাংলা ঢাকা পরিবেশ অনুকূলে থাকলে সিইসি কে এম নুরুল হুদার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে জাতীয় পার্টি নির্বাচনী সমঝোতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তার নেতৃত্বে জোটের পক্ষ থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান এরশাদ বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়া যোগ দিল বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে দু দলের মধ্যে ছয় দফা সমঝোতা হয় সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা হবে তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন হবে কিনা তা পরিস্থিতির উপরই নির্ভর করছে বলে জানান পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ যদি বিএনপি না আসে আমরা কিন্তু আসনে নির্বাচন করব বিএনপি আসবে কি আসবে না আমি জানি না ভবিষ্যৎ রাজনীতি অনেক কথা হয় অনেক খেলা হয় দেখা যাক কি হবে সম্প্রতি দেয়া সিসির বক্তব্য নিয়েও কথা বলেন তিনি ওনার নাম আমরাই দিয়েছিলাম একটা সহজ সরল মানুষ সেজন্য ওনার পরিবর্তন দাবি করি না আগামীতে যদি পরিস্থিতির সৃষ্টি হয় পরিবেশের সৃষ্টি হয় সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এই ধারণা আমার আছে এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাব দেন এরশাদ বিএনপির সাথে সরকারের সমঝোতা হবে কিনা আমি জানি না আমি একটু আগে বলেছি আমরা আমাদের দল শক্তিশালী করছি আর এই এর বাইরে কিছু নেই কার সাথে কার সংলাপ হলো কার সাথে সংলাপ হলো উই আর নট কনসার্ন বর্তমানে এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটে আটান্নটি দল রয়েছে যাদের বেশিরভাগেরই নেই নিবন্ধন Ikramul Haque Sayem ATN Bangla Dhaka Sylhet city corporation নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির আরিফুল হক চৌধুরী গত তিরিশ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের সময় স্থগিত থাকা দুই কেন্দ্রের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হয় এতে মোট একশো চৌত্রিশ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরানির চেয়ে ছয় হাজার দুশো এক ভোট বেশি পেয়েছেন আরিফুল হক চৌধুরী বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বদরুদ্দিন আহমেদ কামরান সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট জানাচ্ছেন আশফাক আহমেদ দ্বিতীয়বারের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আরিফুল হক চৌধুরী ছয় হাজার দুশো এক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানকে পেছনে ফেলেন তিনি মোট একশো চৌত্রিশ কেন্দ্রে আরিফুল হক পেয়েছেন বিরানব্বই হাজার পাঁচশো আটানব্বই ভোট আর বদরুদ্দিন আহমদ কামরান পান ছিয়াশি হাজার তিনশো সাতানব্বই ভোট গত ত্রিশ জুলাই ভোট গ্রহণের সময় স্থগিত করা সাতাশ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চব্বিশ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত বৃষ্টির কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে তা বাড়তে থাকে ওই দুই কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক পেয়েছেন দুই হাজার একশো দুই ভোট আর আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান পেয়েছেন পাঁচশো সাতাশ ভোট এর আগে গত ত্রিশ জুলাই একশো বত্রিশটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সিলেট সিটি নির্বাচনের ভোট গ্রহণ এতে আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরানের চেয়ে চার হাজার ছয়শো ভোটে এগিয়েছিলেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী আশফাক আহমেদ এটিএন বাংলা সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে পুলিশের ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়ানো হয়েছে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এই ঘোষণা দেন নব্বই ভাগ মানুষই ট্রাফিক আইন মানে না জানিয়ে তিনি বলেন শুধুমাত্র আইন প্রয়োগ করেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর থেকে নড়েচড়ে বসেছে প্রশাসন দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম ছয় দিনে মামলা হয়েছে বাহান্ন হাজার চারশো সতেরোটি এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা হয়েছে এগারো হাজার চারশো পাঁচ জনের বিরুদ্ধে আর ডাম্পিং করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো বাহাত্তরটি গাড়ি এসব মামলা থেকে এরই মধ্যে তিন কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করেছে সরকার চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক সপ্তাহের ইতিবাচক ফলাফল পাওয়ায় শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান এই অভিযানকে বেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানোর ঘোষণা দেন ডিএমপি কমিশনার এই যে মোটরসাইকেলের রেস পরিবহনগুলো পাল্লাপাল্লি করে রাস্তায় চলা যত্রতত্র গাড়ি পার্কিং করা এগুলোর বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে সীমাবদ্ধতার কথা স্বীকার করে ডিএমপি কমিশনার আরও বলেন ট্রাফিক আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না সড়ক দুর্ঘটনা এড়াতে এ সময় তিনি চালক ও পথচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন ফুটওভার ব্রিজ ব্যবহার ছাড়া কেউ যদি রাস্তার মধ্যে যত পার হয় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ আমরা বিভিন্ন ধরনের আইন প্রয়োগে আমরা বাধ্য হব ট্রান্সপোর্ট মালিকদের প্রতি আমাদের অনুরোধ রইল যে গাড়ির সকল ডকুমেন্টস যাতে গাড়িতে থাকে সেটা নিশ্চিত করবেন ড্রাইভারের যথাযথ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং সেটি ম্যাদ উত্তীর্ণ হয়েছে কিনা সেটা জেনে বৈধ ড্রাইভারকেই গাড়ি চালানোর নির্দেশ দিবেন এদিকে পুলিশের এই চলমান কার্যক্রমের পরও বন্ধ হচ্ছে না বেপরোয়াভাবে গাড়ি চলাচল ও যত্রতত্র রাস্তা পারাপার আচ্ছা, ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হয়েছে আমার একটু ভুল আছে আগের মতোই আছে কোনো ডিফারেন্স কিছু নাই ট্রাফিক রুলস গুলা মানুষকে অবশ্যই জানতে হবে আগে প্লে চেঞ্জটা খুব বেশি চোখে পড়ছে বলে মনে হচ্ছে না পথচারী ও যাত্রীরা মনে করছেন সেবা সংস্থাগুলো সম্মিলিত পদক্ষেপ পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে আজও কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে ভিড় চতুর্থ দিনে দেয়া হয় বিশ অগাস্টের টিকিট তবে সকাল সাড়ে দশটা থেকে এক ঘন্টা ও পরে আরও কিছুক্ষণ নেটওয়ার্ক ত্রুটির কারণে টিকিট বিক্রি সাময়িক বন্ধ ছিল আগামীকাল শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনে অগ্রিম টিকিট নিতে শনিবারও যাত্রীদের ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুটির দিনে টিকিট প্রত্যাশীদের লাইন পেরিয়ে যায় স্টেশনের বাইরেও কাঙ্ক্ষিত টিকিট পেতে কেউ কেউ আগের দিন থেকেই লাইনে দাঁড়ান ভিতর থেকে টিকিট সরানো হচ্ছে এর জন্য দেরি হচ্ছে আর উনি অনেক স্লো এসিটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে যদি কাজ কালোবাজারি না করতেছে এসিগুলো কোথায় যাত্রীদের অভিযোগ অব্যবস্থাপনার কারণে প্রতি বছর টিকিট প্রত্যাশীদের দুর্ভোগে পড়তে হয় ভোগান্তি কমাতে টিকিট কাউন্টার বাড়ানোর দাবি তাদের আর দীর্ঘ অপেক্ষা শেষে ট্রেনের টিকিট পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন তিনটা টিকিটই দিছে আর কোনো টিকিট নাই মহিলা কাউন্টার দুইটা থাকার কথা সেটা একটা হচ্ছে তার মধ্যে মহিলা কাউন্টার মধ্যে প্রতিবন্ধী কাউন্টার অনেক হুইল চেয়ারে বসে আছে কিন্তু তাদের ওখানে কাউন্টারে দেওয়া হচ্ছে না বলছে যে পরে দিবে পরে দিবে পরে দিবে শনিবার সকাল আটটায় টিকিট বিক্রি শুরুর পর সাড়ে দশটায় সার্ভারের জটিলতার কারণে ঘণ্টাখানেকের মতো টিকিট বিক্রি বন্ধ ছিল এতে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায় সাড়ে দশটা থেকে নেটওয়ার্কের সমস্যার কারণে টিকিট বিক্রি কিছুক্ষণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরবর্তীতে মেরামতের পর এগারোটা তিরিশ মিনিটে আবার চালু হয় এতে স্বাভাবিকভাবে কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত চতুর্থ দিনে প্রায় সাঁত্রিশ হাজার টিকিট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ পনেরো আগস্ট থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি যা চলবে বিশ তারিখ পর্যন্ত প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে ভিড় ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোগান্তির পরও অবশেষে টিকিট পেয়ে খুশি যাত্রীরা সবার যাত্রা নিরাপদ হোক এমনটা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা সরফুল আলম এটিএন বাংলা ঢাকা এজেন্টরা ভিসার আবেদন না করায় শেষ পর্যন্ত মোট সাতশো সাতাশ জন হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে অভিযুক্ত এজেন্সি কর্তৃপক্ষ ভিসা জটিলতা কেটে গেছে বললেও ভিসা না পাওয়া হজ যাত্রীরা বলছেন কোনো কোনো এজেন্ট পালিয়ে যাওয়ায় তারা এখন বিপাকে তবে এজন্য কারা দায়ী তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন হজ কর্মকর্তারা আরিফ হোসেনের রিপোর্ট এক বছর আগে টাকা পরিশোধ করলেও টাঙ্গাইলের এরশাদ আলী এখনও ভিসা পাননি ফলে তার হজে যাওয়া অনিশ্চিত এজেন্ট লাপাত্তা তাই পড়েছেন বিপাকে গত দুই বছর যাবত মহলেনের সাথে কন্ট্রাক্ট টাকা সমস্ত টাকা দিছি রোজার আগে পাসপোর্ট ভিসা টিকিট কিছু আমি আমার কাছে মোবাইল ছাড়া কোনো কাগজই নেই আবার মৌলভীবাজারের সাজ্জাদুরের মতো ভিসা পাওয়া অনেক যাত্রীর টিকিট কাটেনি এজেন্টরা ফলে হজে যাবার অনিশ্চয়তা কাটেনি তাদের ভাবে দায়িত্ব নিয়ে আমাদের বিষা দিচ্ছে এ পর্যন্ত বিষার কপি পাইছি টিকিট পাসপোর্ট পাই নাই এয়ারলাইফের নব্বই জন মিনা ট্রাভেলসের একশো জন এবং সাউথ এশিয়ান ওভারসিসের প্রায় দুশো জনের ভিসা জটিলতার অভিযোগ করেন উপস্থিত হজ যাত্রীরা যদিও অভিযোগ সত্য নয় বলেই দাবি করেন অভিযুক্ত এজেন্টগুলোর কেউ কেউ যদিও তা প্রমাণ করতে পারেনি এজেন্টগুলো এখন তো হবে না তো আমি নিতে হবে তো এগুলি সুযোগ দিতে হবে তো নাকি আমরা পাসপোর্ট এখানে আসছে পাসপোর্ট দিব নিয়ে টিকিট ইস্যু করে আমরা দিব মনে করেন যে অনেকে টাকা পয়সা লেনদেন করে নাই এই হিসাবে যে টাকা পয়সা ওরা টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করতেছে তবে সরকারি ব্যবস্থাপনায় চোদ্দ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় সাতশো তেরো জন সহ মোট সাতশো সাতাশ জন হজযাত্রী ভিসা জটিলতায় পড়েছেন বলে জানান হজ কর্মকর্তা আসলে কি কারণে এত বিপুল সংখ্যক হজযাত্রীর ভিসা জটিলতা কাটেনি তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি কোনো অভিযোগ করে আসলে সাথে সাথে তোমরা দরখাস্ত নিয়ে নাও দরখাস্ত আমরা জমা করতেছি রেজিস্টারবদ্ধ করতেছি এবার কোনোভাবে কোনো এজেন্সির জন্য একজন হজযাত্রীকে বঞ্চিত করতে না পারে এবং কাকে জন্য আপনার এরকম প্রতারণা করতে না পারে এই ব্যাপারে আমরা হয়তো করতে পারি না হয়তো তাৎক্ষণিকভাবে আমরা কিছু করতে পারছি না সরকার নির্ধারিত এক লাখ চব্বিশ হাজার দুইশো উনচল্লিশ জন হজযাত্রীর মধ্যে সতেরো হাজার আটশো তেইশ জন হজযাত্রীর এখনও সৌদি যাওয়া বাকি পনেরো আগস্ট বাংলাদেশ বিমান এবং সতেরো আগস্ট সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল শেষ হবে নির্ধারিত ফ্লাইট শিডিউলের মধ্যেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সকল হজযাত্রী হজে যেতে পারবেন বলে মনে করেন হজ কর্মকর্তা আরিফ হুসেন এটিএন বাংলা ঢাকা 2020 সালের অক্টোবরে রাজধানী বিমানবন্দর থেকে মগবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এই তথ্য জানিয়ে সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন দু সালের মধ্যে কুতুবখালী পর্যন্ত পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে আরও জানাচ্ছেন মোর্শেদ আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল হয়ে বনানী পর্যন্ত প্রথম ধাপে সাত কিলোমিটার এরপর মহাখালী তেজগাঁও হয়ে মগবাজার পর্যন্ত দ্বিতীয় ধাপে ছয় কিলোমিটার আর শেষ ধাপে কমলাপুর সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত মোট প্রায় ২০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মেইন লাইন এর মধ্যে প্রথম ধাপের কাজ পঁচিশ ভাগ শেষ হয়েছে এ পর্যন্ত বাইলিং হয়েছে এগারোশো ছিয়ানব্বই পাইল ক্যাপ হয়েছে দুশো চল্লিশটি কলাম হয়েছে একশো চব্বিশটি overall progress ten percent October বিশ থেকে আমরা আশা করছি যে কাজটি ফার্স্ট এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ এটা চালু করা যাবে মগবাজার পর্যন্ত বিভিন্ন জায়গায় একত্রিশটি র্যাম্প সহ প্রায় সাতচল্লিশ কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভূমি অধিগ্রহণ শেষে চলছে সেবা সংস্থাগুলোর সংযোগ প্রতিস্থাপন ও ক্ষতিপূরণের কাজ চার মাস চলে গেছে সাড়ে তিন বছরের মাথা এই কাজ পুরোপুরি শেষ হবে আট হাজার নয়শো চল্লিশ কোটি টাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সাথে চুক্তি সই হয় দু সালের পনেরো নভেম্বর আর কাজ শুরু হয় এবছরের পয়লা এপ্রিল মোর্শেদ আলম এটিএন বাংলা ঢাকা নিচ্ছে রূপালী ব্যাংক সংবাদ বিরতি বিরতির পর থাকছে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ষোলো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে বিএফইউজে এবং ডি ইউজে এবং বন্যার তীব্রতা বাড়তে থাকায় ভারতের কেরালায় জরুরি অবস্থা জারি